আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন গত যে কয়টি পিটিসি ওয়েবসাইটের উপর আমি রিভিউ দিয়েছিলাম তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল পেইড বার্ডস ডট কম তেমন একটি ওয়েবসাইট আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন বেশি করে এবং সেটি পেইড বার্স এর ডট এর চেয়ে অনেক বেশি আশা করি বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনি এখান থেকে ফ্রিতে এবং পেইড দুটো সিস্টেমে কাজ করতে পারবেন প্রথমত আপনি রেফার করে টেন পার্সেন্ট পর্যন্ত বাল্ক এড এর মাধ্যমে ওয়ান ফিফটি এইট পার্সেন্ট এবং পাশাপাশি আপনি এখান থেকে ফ্রিতে বিএপি গুলো কিভাবে নেবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব সো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি হচ্ছে একটি অসাধারণ ওয়েবসাইট এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল দেখতে পাচ্ছেন সেই বেল ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart এবার যদি আপনি ভিডিওতে ক্লিক করেন তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ট্রাস্টেড পিটিসি ওয়েবসাইটের উপরে রিভিউ দিয়েছিলাম এবং যেগুলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এবং অনেকেই কিন্তু কাজ করছে আশা করি আপনিও চাইলে সেই ওয়েবসাইটগুলোর উপরে যদি স্টাডি করেন এবং আর্নিং করতে চান তাহলে আপনাকে আমি ওয়েলকাম জানাবো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনি অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন সো বকবকনে করেছি পুনরায় মূল আলোচনায় ফিরে আসা যাক আজকের যে ওয়েবসাইটটির সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি সেই ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিটিসি সাগা ডট কম এই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসটি বিশ সালের বাইশে অক্টোবর মার্কেটে এসেছে এবং দু সাল পর্যন্ত এর রেজিস্ট্রেশন রয়েছে আশা করি আপনি এতটুকু বিশ্বাস করে কাজ শুরু করতে পারেন আরও বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমি আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে ট্রাস্ট ওয়াইলেট ডট কম ক্লাসফাইল.কম এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটি ওয়েবসাইটের রিভিউ কেমন সেটি অনায়াসে জানা যায় সরাসরি আমি চলে আসছি মধ্যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পর্কে রিভিউ দিয়েছে মাত্র জন দুঃখজনক হলেও সত্য যে অনেকেই কিন্তু এখানে কাজ করছে এবং আপনারা অনেকেই যারা কাজ করছেন তাদের মধ্যে আশা করি অনেকে রিভিউ দিয়েছেন এবং এক্সেলেন্ট দেখতে পাচ্ছেন রিভিউ সিক্সটি সেভেন পার্সেন্ট এবং রিভিউ যদি আপনি দেখেন তাহলে এখানে একজনে বলেছে it's look good it looks good it It will be, uh, will be happy more after first payout. I'm working on it. One of the best PTC site. generally say I received my first payment uh, from a good uh, site. পাশাপাশি আরেকজন likheche laser site the website not paying. আরেকজন লিখেছে negative review দিয়েছে scam not paying. The removed my account does a ptc saga pay or they are অর্থাৎ অনেকে কিন্তু ভালো মন্দ রিভিউ দিয়েছে তবে আপনাকে আমি সাজেস্ট করবো যেহেতু এটি একটি international মার্কেট প্লেস আপনি অনায়াসে এই বৈশিষ্ট্যগুলো দেখার পরেও যদি কাজ শুরু করেন তাহলে আপনি দিন শেষে বেনিফিটেড হবেন সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে কিভাবে কাজ করবেন বুঝতে পারবেন সো প্রথমে আমি চলে যাচ্ছি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন এখানে আসার পরে সত্যি আপনাকে যে বিষয়টি মুগ্ধ করবে এটি হচ্ছে যে আপনি এখানে ফ্রিতে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে কেননা ফ্রিতে আর্নিং করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট থাকলেও এটির মধ্যে বেশি সুবিধা দিচ্ছে প্রথমত আপনাকে মনে রাখতে হবে ফ্রিতে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে কোনো রকম ঝামেলা বা ভোগান্তি পোহাতে হবে না শুধুমাত্র আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে এবং এখানে আপনি যদি ইনভেস্ট করেন তাও সেটি আমি দেখাবো এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি ফ্রিতে কাজ করতে চান তাহলে আপনাকে ষোলোশো বিএপি কালেকশন করতে হবে ষোলোশো বিএপি কি সেটি আমি আমার বিএপি ব্যাপারে আমার আগের ভিডিওতে আলোচনা করেছি বিএপি মনে হচ্ছে অনেকটা পয়েন্ট বা কয়েনের মতো যদি আপনি ফ্রিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে এখানে ষোলোশো বিএপি আপনাকে কালেক্ট করতে হবে কিভাবে বিএপি কালেক্ট করতে হবে সেটি আমি <clears throat> একটু পরে দেখাচ্ছি এখানে রেজিস্টার্ড মেম্বার রয়েছে বিশ হাজার একশো পঁচাত্তর জন এবং ইমপ্রেশন এবং সাকসেসফুল ক্যাশ আউট আপনি দেখতে পাচ্ছেন সুতরাং আপনি যে বুঝতে পারছেন যে এটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং অনায়াসে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন এবং এখানে পেমেন্ট সিস্টেম আছে পেয়ার বিটকয়েন লিটকয়েন এবং পাশাপাশি পারফেক্ট মানে এবং এখানে ফাইভ পার্সেন্ট ফাইভ ডলার হলে অনায়াসে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্টটা উইড্রো নিতে পারবেন তো প্রথমে যে কাজটি করবেন আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আই এম নট রোবট এই ধরনের একটি ক্যাপসা পাবেন ক্যাপসাটি ফিল আপ করার পরে সলভ ক্যাপসা অ্যান্ড রেজিস্টার এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পরে আপনি আপনার প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এবং আপনার কোনো জামলা ফলাতে হবে না এবং আপনার জন্য কোনো লিঙ্ক যাবে না সরাসরি আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন আশা করি আপনি সাইন আপ করার পরে এই ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আসার পর প্রথমত আপনি নিশ্চয়ই চাইবেন যে ফ্রিতে কাজ করার জন্য আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে যে মেথড গুলো রয়েছে সেই মেথড গুলো কি কি সেগুলো প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে রেফারেল রেফারেল লিঙ্কটি পাওয়ার জন্য মার্কেট ম্যাটেরিয়ালস যেটি রয়েছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে সরাসরি একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্ক এই রেফারেল লিঙ্কটি আপনি বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram Telegram channel অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি প্রোভাইড করেন তার এগেনস্টে ধরুন আপনাকে আপনি যে কয়জনকে ইনভাইট করেছেন তার মধ্যে একজন <coughs> সেটি ইউজ করে তার মানে এই লিংক ইউজ করে এখানে অ্যাকাউন্ট করেছে তার এগেনস্টে আপনি টেন পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন আশা করি বুঝতে পারছেন পেরেছেন এবং সে যদি এখানে পারচেজ করে কোনো অ্যাড বা বাল্ক অ্যাড তাহলে তার এগেনস্টে আপনি কিন্তু আরো টেন পার্সেন্ট পর্যন্ত এখান থেকে বেনিফিটেড পাবেন তার মানে সে যদি ফিফটি ডলার ইনভেস্ট করে তাহলে পাঁচ ডলার হারে আপনি তার কাছ থেকে অবশ্যই এখান থেকে বোনাস পাবেন আশা করি বুঝতে পেরেছেন এ হচ্ছে কিভাবে রেফারেল এবং পার্সেন্টেজ ব্যালেন্স পাবেন এবং আমি একটু দেখাচ্ছি কিভাবে বাল্ক অ্যাড করে আপনি এখান থেকে ওয়ান ফিফটি এইট পার্সেন্ট পর্যন্ত এখান থেকে কমিশন লাভ করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে মোটামুটি ফ্রিতে আর্নিং করেন এটি প্রসেস তার মানে আপনারা লিঙ্ক করে এবার আসি কাজ করে কিভাবে আর্নিং করবেন সেটি জানতে হলে আপনাকে সরাসরি আর্নির মধ্যে ক্লিক করতে হবে আর্নিং করার জন্য যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটি হচ্ছে এখানে বোনাস এডস যেটি দেখতে পাচ্ছেন সেই বোনাস এডস এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সরাসরি আপনি এখান থেকে বিএপি এর অপশনগুলো পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অনেক সময় দশটি থাকে অনেক সময় নয়টি থাকে অনেক সময় আটটি থাকে আমার এখানে টোটাল দশটি বিএপি রয়েছে টোটাল দশটি বিএপি এর ভ্যালু হচ্ছে প্রায় দু হাজারের মতো তার মানে আপনি এখান থেকে ডেলি চব্বিশ ঘন্টায় যে বিএপি গুলো পাবেন এখানে দেখতে পাবেন এবং আপনি যদি এগুলো ইউজ না করেন তাহলে এগুলো অনায়াসে কিন্তু ব্যানিশ হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছি সো আমি প্রথমে একটি বিএপি দেখিয়ে দিচ্ছি কিভাবে কালেক্ট করবেন সরাসরি আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চলার সরাসরি আমাকে নেক্সট ইন্টারভেজে নিয়ে আসলো এই যে বি বিউ বোনাসের যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনাকে ক্লিক করতে you have already earn BFE reward today do not forget about it tomorrow সুতরাং আমি এটি আর্ন করে ফেলেছি এবং আমি নেক্সট এর e জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে অলরাইট আরেকটি বিএপির মধ্যে আমি চলে আসলাম এটিতে আমি ক্লিক করছি বিও বোনাসেস এটির মধ্যে ক্লিক করছি জাস্ট আপনাকে পঁচিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে পঁচিশ সেকেন্ড ওয়েট করার পরে সরাসরি আপনি আপনার মূল ব্যালেন্সের মধ্যে বিএপি গুলো আপনি অ্যাড দেখতে পাবেন তার মানে আপনি অনায়াসেই এই নির্দিষ্ট সময়ের পরে আপনি আপনার মূল ব্যালেন্সের মধ্যে সেটি দেখতে পাবেন সো এই কাজগুলো করে অনায়াসে আপনি প্রায় দু হাজার বিএপি কালেকশন করতে পারবেন ডেলি অনেক সময় নয়টি নয়বার থাকে অনেক সময় আটবার থাকে প্রত্যেকবারে কিন্তু আপনি অনায়াসে এই পিএফপি গুলো এখান থেকে কালেকশন করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমার এখানে ওয়েট করতে বলেছে কনফার্ম হওয়ার জন্য সো এইভাবে কিন্তু আমি পিএফপি গুলো কালেক্ট করে নিতে পারবো অলরাইট এবার আমি আমি আমার যে ব্যালেন্সটি সেই ব্যালেন্সটি আমি চেক করবো এখানে আমার জিরো ছিল জিরো হওয়ার পরে আমি জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে টোটাল এই যে পিএপি বিশ বিএপি কিন্তু জমা হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এভাবে বাকি বিএপি গুলো কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিতে পারবো সো যে দ্বিতীয়টি রয়েছে সে দ্বিতীয়টিতে আমি ক্লিক করছি দ্বিতীয়টিতে ক্লিক করার পরে জাস্ট আমাকে নেক্সট ইন্টারভেজে নিয়ে আসবে ইন্টারভেজে আসার পরে সরাসরি আপনি বিও অ্যাডস বিও বোনাস অ্যাডসে ক্লিক করবেন ক্লিক করার পরে নির্ধারিত যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আপনাকে এখান থেকে এখানে অপেক্ষা করতে হবে করার পরে আপনি টোটাল ব্যালেন্সের মধ্যে নেক্সট যে বিএপি গুলো সেই বিএপি গুলো অ্যাড হিসেবে দেখতে পাবেন তার মানে জমা হবে সো এইভাবে আপনি টোটাল যে বিএপি গুলো রয়েছে সেই বিএপি গুলো আর্নিং করতে পারবেন অনায়াসেই এইটু ওয়েট করতে বলছে এই ওয়েট করার পরে আমি দেখতে পাবো যে আগে কিন্তু আমার টোটাল বিশ বিএপি ছিল এবার টোটাল চল্লিশ হয়েছে কিনা সেটি আমি এবার আপনাদের সাথে সরাসরি শেয়ার করব আপনাকে মনে রাখতে হবে প্রথমে আপনাকে এখানে ফ্রিতে কাজ করতে হবে কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি পেইড সিস্টেমে আপনি কাজ করবেন আপনি যদি ফ্রিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনায়াসেই সাত দিন থেকে আট দিন টানা সময় দিতে হবে যদি আপনি ইনভেস্ট করেন সময়টুকু তার মানে সময় দিয়ে এখান থেকে আর্নিং করতে চান সেটি হচ্ছে সবচেয়ে বেটার আপনি যদি ষোলোশো বিএপি কালেক্ট করতে পারেন সেটি আপনি পরবর্তীতে এখানে ইনভেস্ট করে আর্নিং আরও বাড়াতে পারেন এবং আমি দেখিয়ে দিব সরাসরি ওয়ান ডলার ইনভেস্ট করে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম সময় না দিয়ে অর্থাৎ আপনি টাকা ইনভেস্ট ইনভেস্ট করে ইনকাম জেনারেট uh, করতে পারবেন অনায়াসে সো এখানে এভাবে দুটো প্রসেসে আর্নিং করা যায় এই যে ডান হয়ে গিয়েছে ডান হয়ে যাওয়ার পরে আমার টোটাল কিন্তু চল্লিশ বিএপি হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এখানে আমি এই দুটো কিন্তু আর্ন করে ফেলেছি এবার বাকিগুলো কিন্তু আপনি এখান থেকে অনায়াসে আর্ন করতে পারেন তাহলে আপনি যদি চব্বিশ ঘন্টা এভাবে দু হাজার বিএপি কালেক্ট করেন তাহলে সেই বিএপি গুলো কিন্তু এখান থেকে এখানে ইনভেস্ট করে কিন্তু আর্নিং করতে পারবেন প্রথমে আমি দেখিয়েছিলাম যে এখানে আপনি ফ্রিতে কাজ করতে হলে মিনিমাম কিন্তু আপনাকে অবশ্যই ষোলোশো বিএপি ডেলি কালেক্ট করতে হবে এটির নিচে দেওয়া রয়েছে once you have one thousand six hundred BAP our system will start convert converting an exact daily amount from your BAP and turn it into paid ads that you block click to on to get your daily earnings তার মানে আপনি যদি ষোলোশো বিএপি কালেক্ট করেন তাহলে আপনি কিভাবে বেনিফিটেড হবেন সেটি আমি দেখাচ্ছি সেটি সেটি দেখার জন্য সরাসরি আপনি মূল পেজের নিচে চলে আসবেন তার মানে আপনি যে লগ ইন করেছেন সেই লগ ইনের পেজের মধ্যে আপনাকে চলে আসতে হবে চলে আসার পরে সরাসরি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে কিভাবে আপনি ষোলোশো বিএপির এগেনস্টে বেনিফিট গুলো পাবেন নির্ধারিত যে ষোলোশো বিএপি গুলো রয়েছে সেই বিএপি গুলো কালেক্ট করার পরে আপনি যে অ্যামাউন্ট গুলো পাবেন আপনি গ্রুপ ওয়ানের মধ্যে লিস্টেড হয়ে যাবেন তার মানে আপনি গ্রুপ ওয়ানের মধ্যে যখন লিস্টেড হয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে zero point one four dollar করে আর্নিং পাবেন প্রতিদিন আশা করি বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে level level one level two এভাবে আপনি অনায়াসে লেভেল গ্রুপ থার্টিন পর্যন্ত গেলে আপনি অনায়াসে এই ইনকামগুলো জেনারেট করতে পারবেন সো এই যে বিএপি গুলোর কথা বললাম যে আপনি মিনিমাম ষোলোশো বিএপি আপনাকে এখান থেকে আর্নিং করতে হবে ফ্রিতে এবং সেটি সেটির এগেনস্টে zero point one four dollar এবং চোদ্দশো থেকে এত হলে আপনি zero point two nine dollar এইভাবে আপনাকে পর্যায়ক্রমে গ্রুপগুলো জাম্প আপ করলে অনায়াসে এখান থেকে ইনকামগুলো অনায়াসে ইনকামগুলো জেনারেট করতে পারবেন খুব সহজেই এই ওয়েবসাইটটি থেকে আশা করি ফ্রিতে কিভাবে ভিপিগুলো কালেক্ট করবেন সেটি দেখালাম এবার চলে আসছে কিভাবে আপনি পেইড সিস্টেমে কাজ করতে চান সাইবেন সেটি সেটি সেটির জন্য আপনাকে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে অ্যাড ফান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনাকে নিশ্চয়ই এই ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ক্যাশ আউট যারা যারা করেছে সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে বাকি অপশন যেগুলো রয়েছে সেই অপশন গুলো হচ্ছে যে BO paid ads BO paid ads এর মাধ্যমে আপনি twenty one point three three percent one one four point two nine five percent এবং এইট 0.75% পর্যন্ত আপনি ভিউয়ার্স করে আর্নিং করতে পারেন আপনি যখন এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি ইনভেস্ট করতে চাইলে এখানে ইনভেস্ট করতে পারবেন কিভাবে ইনভেস্ট করবেন সেটি আমি দেখাচ্ছি মিনিমাম আপনার ওয়ান ডলার ইনভেস্ট করতে হবে যদি আপনি পারফেক্ট মানি এর মাধ্যমে ইনভেস্ট করতে চান সো মিনিমাম হচ্ছে ওয়ান ডলার এবং ম্যাক্সিমাম হচ্ছে ten thousand dollar per day এবং তার এগেনস্ট আপনি থ্রি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন এবং পে ইয়ারের মাধ্যমে করলে সেম এবং আপনি থ্রি পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন এরপর বিটিসি ওয়ালেটের মাধ্যমে আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারবেন ওয়ান ডলার মিনিমাম এবং ten dollar ten thousand dollar হচ্ছে পার ডে এবং থ্রি পার্সেন্ট কমিশন পাবেন এবং পাশাপাশি এখান থেকে zero point six five per dollar হারে অনায়াসে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি ইনভেস্ট করতে চান আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনভেস্ট করবেন সেটি আমি এবার দেখাবো তো প্রথমে এখানে যে নির্দিষ্ট পেমেন্ট গুলো রয়েছে পারফেক্ট মানি পারফেক্ট মানি এর মধ্যে আপনি অ্যামাউন্টটুকু এখানে অ্যাড করবেন আমি ওয়ান ডলার দিচ্ছি ওয়ান ডলার দেওয়ার পরে সেটি অ্যাড ফান্ডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে আপনার অবশ্যই পারফেক্ট মানিতে ডলার থাকতে হবে এইবার পেয়ার পেয়ারের মাধ্যমে মিনিমাম ওয়ান ডলার এরপর আপনি বিটিসি এবং লিড কয়েনের মাধ্যমে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারেন সেটির জন্য আপনি এখানে অ্যামাউন্টটুকু বসাবেন আমি ফিফটি ডলার হলে ফিফটি ডলার অথবা যে ডলারটুকু আপনি এখানে ইনভেস্ট করতে চান সেটি এখানে বসাবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এবং অ্যাড ফান্ডস এর মধ্যে ক্লিক করলে আপনি এখানে ইনভেস্ট করে ফেলতে পারবেন অনায়াসে আশা করি কিভাবে এখানে পেমেন্ট গুলো এখানে ইনভেস্ট করবে সেটি দেখালাম এবার আসি কিভাবে আপনি এখান থেকে আর্নিং গুলো উইথড্র করবেন সেটির জন্য সরাসরি ক্যাশ ওয়ালেটের ক্যাশ আউটের মধ্যে চলে যেতে হবে ক্যাশ আউটের মধ্যে যাওয়ার পরে আপনি এখানে বিস্তারিত সবকিছু দেখতে পাবেন সো এখানে অ্যামাউন্ট অ্যাভেলেবল যদি আপনার ফাইভ ডলার হয় তাহলে খুব সহজে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন সো যে মেথড মাধ্যমে উইথড্র দিবেন সেগুলো হচ্ছে পারফেক্ট মানি পেয়ার রয়েছে বিটকয়েন রয়েছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার পেয়ার অথবা পারফেক্ট মানি না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন বিটকয়েন অ্যাড্রেসটা কিভাবে দিবেন সেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে তারপরেও আপনারা যেহেতু নতুন সুতরাং আমি আপনাদের সাথে শেয়ার করছি বিটকয়েন এর অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটির জন্য সরাসরি আপনাকে কয়েন বেসের মধ্যে চলে যেতে হবে কয়েন বেসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কারণ কয়েন বেসের মধ্যে বেশ কয়েকটি ফ্রি ওয়ালেট অপশন ইউজ করা যায় তার মধ্যে বিটকয়েন রয়েছে ইথারাম রয়েছে এক্সআরপি রয়েছে বিটকয়েন ক্যাশ রয়েছে এগুলো হচ্ছে এক একটি ওয়ালেট তো আমি বিটকয়েন ইউজ করতে চাচ্ছি বিটকয়েন আমি ক্লিক করব ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পরে এখানে যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন সেই রিসিপ্ট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সরাসরি যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি আপনার পেমেন্ট মেথডটি এখানে অ্যাড করে ফেলেন আমি অ্যাড করে ফেললাম আপডেটেড হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনি আপনার পেমেন্ট মেথডটা এখানে অনায়াসে অ্যাড করে ফেলতে পারবেন সো এইখান থেকে যে ইনকামটা জেনারেট করবেন তার মানে পিটিসি সাগা ডট কম থেকে সেটি অবশ্যই আপনার ওয়ালেটের মধ্যে মধ্যে জমা হবে তার মানে এখানে যে বিটকয়েন অ্যাড্রেসটি দিয়েছেন সেই বিটকয়েনের মধ্যে জমা হবে তার মানে এখানে আপনি জমা হিসেবে দেখতে পাবেন অর্থাৎ এই বিটকয়েনের মধ্যে এইখান থেকে কিভাবে পেমেন্টে নেবেন সেটি আমি দেখাচ্ছি সেটির জন্য আরেকটি ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে সেটির নাম হচ্ছে cash wallet BD dot com cash wallet BD dot com এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেই ওয়েবসাইটটি থেকে আপনি ওয়ান ডলার হলে সরাসরি নগদ অথবা বিকাশ অথবা রকেটে আপনি আপনার পেমেন্টটুকু পকেটে নিয়ে আসতে পারবেন সো এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে আমি যদি এখানে কয়েন বেস বিটিসি সিলেক্ট করি যেটি আমি এখন দেখালাম সেটি ওয়ান ডলার হলে আপনি চুরাশি টাকা করে পাবেন আজকের রেটে তো আপনি আশা করি এই ওয়েবসাইটটি বা ট্রাস্টের ওয়েবসাইটটি ইউজ করে আপনি আপনার পেমেন্টটুকু পকেটে নিয়ে আসতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম যে ওয়েবসাইটটির মধ্যে ফ্রিতে এবং পেইড সিস্টেম দুটো কিভাবে দুটো দুটোতে কিভাবে কাজ করতে হয় সেটি আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত যদি এভাবে কাজ করতে থাকেন তাহলে দিন শেষে কিন্তু লাভ আপনারই হবে এবং আপনাকে আমি সাজেস্ট করব অনায়াসে আপনি এইভাবে দশটি যদি ওয়েবসাইট টার্গেট করেন তাহলে নির্ধারিত কিছু সময় যদি এখানে এইভাবে ইনভেস্ট করেন তাহলে দিন শেষে আপনার বড় ধরনের ইনকাম না হলেও ছোট ছোট হাত খরচের টাকাগুলো এই দশটি ওয়েবসাইট থেকে আপনি অনায়াসে পেয়ে যাবেন কারো কথায় বিশ্বাস না করে আপনি কাজের প্রতি আস্থা রাখেন এবং দিন শেষে লাভ আপনারই হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন আপনার মতো যারা রয়েছে তারা যাতে সবাই উপকৃত হতে পারে পরবর্তী নতুন ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইড্রোগুলো নিতে হয় এবং সেই ভিডিওটি মিস না করতে চাইলে সাথে থাকুন I'll guess you guys in my next video till then take care